প্রাইমারি পশ্চিমবাংলার একশো তৃণমূল এম এমএলএ ছেলে মেয়ে সালা সালি ভাইপো ভাইজি পিসির ছেলে কাকির ছেলে জেঠি এমনকি দাড়ি কাটে যে নাপিত তার ছেলে এই এলাকার ভূমিপুত্র একমাত্র আমাদের সঙ্গে আমি তো তৃণমূল কংগ্রেসের হয়ে পাঁশকুড়াতে আমি যদি যখন আসিনি কোনো ভোটে জিততে পারিনি আমি যখন এসেছি জিতেছি এদের বাহাদুরি সব জানা আছে আর সবগুলা ছেলে পেলে বউ বাচ্চার চাকরি আমার হাতে এদের পায়ের নখ থেকে মাথার চুল জানি নন্দ মিশ্র কদিন আগে সুব্রত হস্তিকে বলছে যে শুভেন্দু অধিকারীকে সব জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে কোপাটিক থেকে সরাতে হচ্ছে না তারপরে মানে তার ভয় তার ছেলেকে আমি চাকরি দিয়েছি পাশে লোক দাঁড়িয়ে আছে আমাকে বলছে যে নন্দ চাইছে সুব্রত বসু ওটা করা যাবে না ওটা তো সরকার হাত দিতে পারে না আর দিতে হবে না সব চলে আসবে দুসরা মে দুপুর বেলার পরে কিচ্ছু থাকবে না পশ্চিমবঙ্গে সব চারিদিকে একদম গেরুয়া পদ্মফুল আর নরেন্দ্র মোদী আর কিচ্ছু থাকবে না